রাতের প্রহর শেষে ভোরের পাখি বলে যায় জেগে ওঠো তাকিয়ে দেখি রাতের প্রহর শেষে ভোরের পাখি বলে যায় জেগে ওঠো তাকিয়ে দেখি আলো আশার আলো ছড়ালো আশার আলো মুঝে দিয়ে আশার আলো আলো আশার আলো রাতের প্রহর শেষে ভোরের পাখি বলে যায় জেগে ওঠো তাকিয়ে দেখি আলো আশার আলো ছড়ালো আশার আলো সোনার রোদু ঝিরি ঝিরি হাওয়া আজ প্রাণে দিয়ে যায় ফাগুনের ছোঁয়া স্বপ্নকে দেখি অবাক চোখে ভরে যায় খুশি তাকে দিতে ও সব ব্যথা মুছে দিল যে মুখের হাসি মনে হয় তাকে আমি আরো ভালোবাসি রাতের প্রহর শেষে ভোরের পাখি বলে যায় জেগে ওঠো তাকিয়ে দেখি আলো আশার আলো ছড়ালো আশা